আজকে একটা মজার গল্প বলবো চার বছরের একটা বাচ্চা ছেলে দুই কিলোমিটার গাড়ি চালিয়ে চলে গেছে ক্যান্ডি খাওয়ার জন্য এটা শুনে আশ্চর্যজনক লাগলেও ঘটনাটা সত্যি এবং ঘটেছে আমেরিকার একটা অঙ্গরাজ্য মিনেসোটাতে সেবাস্টিয়ান নামে চার বছরের একটা ছেলে সে ক্যান্ডি খাওয়ার জন্য দুই কিলোমিটার দূরে চলে গেছে একটা গ্যাস স্টেশনে গ্যাস স্টেশনে সাধারণত বিভিন্ন ধরনের ক্যান্ডি সহ এরকম ছোট খুঁটিনাটি জিনিসপত্র পাওয়া যায় তো ওই বাচ্চা ছেলেটা ওই জায়গাটা চিনত কিন্তু ও যে কিভাবে গাড়ি চালিয়ে চলে গেল এটা ওই এলাকার মানুষের মধ্যে খুবই একটা মানে জল্পনা কল্পনার শুরু করেছিল এরপরে এই সিভিএস এর রিপোর্টাররা ওই এলাকায় যান তারা জানার চেষ্টা করেন যে আসলে কি ঘটেছিল তো জানা যায় যে ওই বাচ্চাটা তার বাবার দাদির যে গাড়িটা ছিল বাড়ির সামনে সেই গাড়িটা নিয়ে চলে গেছে তো বাংলাদেশে যেটা হয় আমরা তো অনেকে যারা অ্যাডাল্ট মানুষ তারাই গাড়ি চালাইতে পারি না তো এটা বেশ কঠিন একটা কাজ এটা তো অনেক বয়স্ক ব্যাপার আছে আমেরিকায় ষোলো বছরের নিচে গাড়ি চালানো যায় না তো এইগুলো নিয়ম তো আর জানে না সেবাস্টিয়ান জানতো না হয়তো তার মনে চাইছে যে সে ক্যান্ডি খাবে সে চলে গেছে বাড়ির বাসার ভিতরে ঝুলানো ছিল চাবিটা তো ওকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কিভাবে গাড়ি চালাইলে সে তখন দেখাইছে যে এই যে গ্যাস ব্রেকে সে চাপ দিয়ে সে গাড়ি স্টার্ট করছে এবং তারপর সে চলে গেছে দুই কিলো দূরে তো এই আর কি তো তো এরপরে তার যে বাবার দাদা ছিলেন যে ওই বাড়িতে তাকে জিজ্ঞেস করা হয়েছে এই ঘটনাটা কীভাবে ঘটলো ও উনি বললেন যে আসলে আমরা তো কেউ ভাবিও নাই যে এরকম হতে পারে তো খুবই ভাগ্য ভালো যে তেমন কিছু হয় নাই কিছু মেইল বক্স আর একটা গাছের সাথে বোধ ওর গাড়ির সামনের ইয়াটা বাম্পারটা লাগছিল একটু ভেঙে গেছে এছাড়া কারো কোনো ক্ষতি হয় নাই বাচ্চাটাও সুস্থ আছে তো এই জন্য আমরা হ্যাপি খুশি কিন্তু ঘটনাটা তো বাজে হইতেও পারতো তো এই আর কি ঘটনাটা এরকম যে বিষয়টা বলতে চাই আসলে যে একটা নেইবারহুডে বা যে কোনো জায়গায় আশেপাশে ছোটোখাটো দোকান থাকা প্রয়োজন তারপরে যেন হাঁটা দূরত্বে যাওয়া যায় হাঁটা চলার ব্যবস্থা ভালো থাকা উচিত নগর পরিকল্পনাবিদরা সাধারণত এভাবেই চিন্তা করেন আমেরিকার একটা বড় সমস্যা আছে সেটা হচ্ছে এই নগর পরিকল্পনার মধ্যে সাইকেলের জায়গা কিংবা হাঁটা চলার জায়গা কম মানে বড় শহরগুলোর বাইরে বেশিরভাগ জায়গায় আপনাকে সব জায়গায় যাইতে হলে গাড়ি ব্যবহার করতে হবে বড় বড় রাস্তা বানানো আছে গাড়ি আছে তো আপনাকে গাড়ি ব্যবহার করতে হবে কিন্তু গাড়ি ব্যবহারের প্রবলেমটা যেটা হয় যে বাচ্চা ছেলে পেলেরা তারা আসলে কোথাও স্বাধীনভাবে যাইতে পারে না হাঁটা পথে কিছু নাই গাড়ি ছাড়া কোথাও যাওয়া যায় না সাইকেলের ব্যবহার কম তো এই বিষয়গুলো নিয়ে আলাপ করছেন একজন ইউটিউবে ওনার চ্যানেলটা আমি মাঝে মাঝেই দেখি খুবই দারুণ উনি দুইটা চ্যানেল চালান একটা হচ্ছে ক্লাইমেট টার্ম আর একটা হচ্ছে নট জাস্ট বাইক ওখানে তিনি দেখাইছেন যে বাইক থাকলে বাইকের ব্যবহার থাকলে এবং বাইক চালানো মানে সাইকেল বা যে কোনো ধরনের দুই চাকার চালানো এটা যদি সহজ হয় তাহলে আসলে বাচ্চা ছেলেপেলেরা আরও বেশি সোশ্যালাইজড হয় আরও বেশি সামাজিকীকরণ হয় আর তারা স্বাধীনভাবে বিভিন্ন জায়গায় যেতে পারে তারা স্কুলে স্বাধীনভাবে যেতে পারে স্কুলের পরে বন্ধুদের সাথে স্বাধীনভাবে যেতে পারে ও তিনি দেখাইছেন যে আমস্টারডামে কীভাবে বাচ্চারা একসাথে দশ বারো জন সাইকেল চালায় বিভিন্ন জায়গায় চলে যায় এবং অনেক ছোটোবেলা থেকে তারা কিন্তু একা একা স্কুলে যাওয়া শুরু করে যেটা আমেরিকায় দেখা যায় না তো এই আর কি বাংলাদেশের ক্ষেত্রেও বাংলাদেশে সাধারণত গ্রামে গ্রামে ছেলেবেলারা একসাথে যায় হাঁটা পথ বেশি সাইকেল চালানোর সুযোগ আছে কিন্তু বড় শহরগুলোতে ঢাকার মতো বড় শহরগুলোতে কিন্তু বাচ্চারা বেশ ডিপেন্ডেন্টভাবেই বড় হয় এইটা তাদের সামাজিকীকরণেও প্রভাব ফেলে হইতে পারে এইরকম ঘটনার সুযোগ যেহেতু নাই অন্য ধরনের অন্য সামাজিক অস্থিরতা দেখা যাইতে পারে তো আমাদের এই ঘটনাটা থেকে এই বাচ্চা চার বছরের বাচ্চা সেবাস্টিয়ানের এই কাজটা থেকে কিন্তু শেখার আছে